আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সবার আমি বলে দিলাম যাই হোক বাজে কয়টা সাগর বাজে প্রায় পাঁচটা সামথিং পাঁচটা বাজে পাঁচটা না ছয়টা চৌত্রিশ সাড়ে ছয়টা বাজে সাড়ে ছয়টা বাজে আর হচ্ছে যে আমরা এখন তিনশো ফিট আর ওই যে ফাইম এখন কি স্টান্ট করবে ওই যে ওই যে ওই যে ওই যে রেডি মানে হচ্ছে সবাই অনেক ঠান্ডা প্রায় কয়েক বছর পর আমি আসছি কয়েক বছর পর কারণ আমি হ্যাঁ। যখন একটু চোখ তাকাই তখন দেখি আমি রাস্তাঘাট চিনি না কেমন পুরা চেঞ্জ তো আজকে আসলাম প্রায় অনেক দিন পর আর সাগর এখানে আমি একটু ঘুমাইতে ছিলাম সাগর এখানে এসে বসছে আর মাথা ডাবলিয়ে গেছে সাথে সাথে ঘুমাওয়া হয়ে গেছে ওই কি জানো তারপরে নিয়ে নিয়ে ঘুরাইতেছে পারে না গাড়ি চালাইতে নাপতামি দেখাইলো আর কি শো অফ শো অফ করতে আসছে সব কেন হ্যাঁ। তুমি তোকে এখানে ঘুমাইতে আসবে এখানে মানুষ আসছে সবাই ঘুরতে করতে যাও করো টুকি টুকি আনো টুকি আনি না আমি এখন একটু বাহিরে বের হবো কিন্তু অনেক ঠান্ডা বাহিরে না হ্যাঁ অনেক ঠান্ডা কুয়াশা কি সাগর হ্যাঁ বলো তোমাকে অন্ধকার কেন লাগছে আমাকে অন্ধকার লাগছে তোমার কাবার আছে তোমার কাছে তুমি আমাকে কাবার দাও নাই আমার আসে না আমি এটা কালকে এর কাছ থেকে নিয়ে আসছি রাহিমের কাছ থেকে রাহিমের কাছ থেকে হ্যাঁ আমি কাবার নাই বিশ্বাস করো আমি 12 প্রো ম্যাক্সে যেমন আমি পঞ্চাশ ষাটটা ভাবছিলাম আমি এক জায়গায় ব্রেন ইনভেস্ট করেছিলাম একজন নামে বলছিলাম তুমি আজকে 13 প্রো ম্যাক্স কিনে নাও আজকে কিনে নাও আমাকে 13 প্রো ম্যাক্স কিনতে পারছি কেন বলতে নাই কাবার খাবার লাগবে হ্যাঁ ও নাইস ব্রো নাইস হ্যাঁ হ্যাঁ ক্লাব ফায়ার বাবা রাজি বাচ্চা হ্যাঁ। অনেকদিন পর তুই আমার ভিডিওতে কেমন কেমন আছিস এই আমি অনেক প্রাউড ফিল করতেছি তাই তুই তো ভিডিও করস না ও ভিডিও করি পিক তুলি কমেন্ট করি লাইক করি শেয়ার করি হ্যাঁ। তো আসছি ওই যে ওই যে দেখেন ওই যে দেখেন নাচ করতেছে আমি কি বলবো রে এক মেয়ের বাপ হ্যাঁ হ্যাঁ এক মেয়ের বাপ আজমির এখন যাই হোক তো আজকের ভিডিওটা এই পর্যন্ত না অলরেডি এটা ডান আবার আরেকটা ভিডিও নিয়ে আসতেছি আজকেই আসবো মানে এপিসোড চলতেছে আরে হ্যাঁ। বাবা রে বাবা টাটা টাটা কেন ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফেজ পুরো ভিডিও দেখে যান আর যাবেন কেন আজকে আসছেন যখন একটু খাওয়া দাওয়া করে যান <laughs> দুই দিন আগে